বড় ভাই ছয়টা ফ্যান ছিল রে পাঁচটা ফ্যান ভালো রে একটা ফ্যান মাথার উপর হিট গিয়া একটা ফ্যান ছিল রে পাঁচটা ফ্যান ভালো রে একটা ফ্যান মাথার উপর হিট করলো গিয়া এমন ঘটনা কখনো ঘটে নাই ফ্যান কখনো পরে নাই কেন চাচুর মাথা তুলে টার্গেট গিয়া তুই হলি সিলিং ফ্যান থাকবি ফ্যানের মতো তুই মুরাদ চাচুর মাথা কেন করলি ক্ষত এবার তোর ফ্যান কোম্পানি দিব ban ban ban ban ban কইরা আমাদের মুরাব চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা আমাদের মুরাব চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা শালা এই দুষ্টু ফ্যানের উপর দিমু মার্ডার কেস কইরা আমাদের মুরাব চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা তরে কিনা আমি লাগাইছি আমার কপাল খারাপ অকালে মরতে লইছি আমার কপাল খারাপ অকালে মরতে লইছি আগে জানলে লাগাইতাম এসি কিন্তু কে জানে এই ফ্যান হয়েছে বিসি এলাকাবাসী করে হাসি সবাই ভাবছে হইব পরবাসী কিন্তু আছে বাচ্চা ট্রিটমেন্ট কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান পয়রা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান পয়রা শালা এই দুষ্টু ফ্যানের উপর ডিমো মার্ডার কেস কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান পয়রা সেলাই পড়ছে তিন তিনটা চাচুকে নিয়ে করে চিন্তা কষ্টে কেটেছিল মুরাদ চাচুর সে দিনটা সেলাই পড়ছে তিন তিনটা চাচুকে নিয়ে করে চিন্তা কষ্টে কেটেছিল মুরাদ চাচুর সেদিনটা চাচুর ডাক গেল পেটে যেতে পারলো না ডেটে অজ্ঞান হয়ে যাওয়ায় শুয়ে আছে পেটে ফ্যান তুই কেন এমন করলি ম্যান দিলি চাচুরে বইরা চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা শালা এই দুষ্টু প্যানের উপর দিমু মার্ডার কেস কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা আমাদের চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা আমাদের চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা শালা এই দুষ্টু প্যানের উপর দিমু মার্ডার কেস কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা